এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব চেয়ে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমার প্রেমে আমি বেঁচে রব এক বিন্দু যে হবে ক্ষতি করো যদি সাথী জীবন চলার পথে তোমার জীবন এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো